আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আখতার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তেরোশো পঁচাশি রাখাইন নববর্ষ বরণ চলছে তিন দিনব্যাপী রাখাইনদের মহাসাংগ্রিং পোয়ে বা জলকেলি উৎসব রাখাইন জনগোষ্ঠী একে অপরকে পানি নিক্ষেপ করে এ খেলায় মেতে ওঠে পুরাতন বছরের সকল পাপ ক্লান্তি আর অসঙ্গতি মুছে ধুয়ে নতুন বছরকে বরণ করতে তাদের এই আয়োজন গতকাল বিকেলে শহরের টেকপাড়া অছিমংপাড়া মণ্ডপে আয়োজিত উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন পৃথিবীর সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনায় এবং নব উদ্যমে সামনে ইসলামের দিকে চলার ব্রত নিয়ে বাঙালিরা নববর্ষ বরণ করে ঠিক একই কারণে রাখাইন সম্প্রদায়ও তাদের বর্ষবরণ উৎসব করে থাকে এতে দেশের কল্যাণে সবাই যে ঐক্যবদ্ধ তা প্রকাশ পায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পর্যটন সংশ্লিষ্টরা আসন্ন ঈদুল ফিতর ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটককে স্বাগত জানাতে নতুন রূপে সাজানো হচ্ছে হোটেল মোটেল রেস্তোরাঁগুলো পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন সৈকতের ছাতা মার্কেট মালিক সমিতির সভাপতি আবুল কাশিম বলেন ঈদের ছুটিতে বিপুল ক্রেতার দেখা মিলবে সেই আশায় মার্কেটের প্রতিটি দোকানে বিশ থেকে তিরিশ লাখ টাকা বিনিয়োগ করে নতুন পণ্য মজুত করেছে ব্যবসায়ীরা কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার আশা প্রকাশ করে বলেন এবার ঈদের ছুটিতে প্রথম এক সপ্তাহ হোটেল মোটেল গেস্ট হাউস রেস্তোরাঁ কটেজ ইত্যাদি খাতে প্রতিদিন প্রায় দুইশো কোটি টাকার বাণিজ্য হবে সেই হিসেবে ওই এক সপ্তাহে কক্সবাজারের পর্যটন খাতে অন্তত এক হাজার চারশো কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন মোবাইল টিমগুলো বিচ বাইকে এবং সাদা পোশাকে বিচের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ পুরো সৈকত জুড়েই পেট্রোলিং করবে এছাড়াও হোটেল মোটেল জোনে স্ট্যাটিক টিমের পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিং থাকবে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ গেটের সামনে নবনির্মিত দৃষ্টিনন্দন পবিত্র আল কোরআন ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে কক্সবাজার জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে গতকাল পবিত্র সবে কদরের রাতে প্রধান অতিথি হিসেবে কোরআন ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী এ সময় স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হক বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ সৌদাগর সহ মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন এ সময় মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিজওয়ানুল কাদের ঈদুল ফিতরকে সামনে রেখে মহেশখালী পৌরসভার প্রধানতম বাজার গরুঘাটার মাছ বাজার কাঁচা তরকারির বাজার সহ বিভিন্ন মুদির দোকান মনিটরিং ও পরিদর্শন করেছেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া গতকাল বিকেলে বাজার পরিদর্শনকালে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ সময় মেয়র বলেন গরুঘাটা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের লেদা চব্বিশ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় ত্রিশটি ঘর পুড়ে গেছে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিরূপণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার হবে সন্ধ্যা ছটা ষোলো মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর রাত চারটা নয় মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা আটান্ন মিনিটে চলবে বিকেল চারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল তিনটা এক মিনিটে চলবে রাত নটা ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দশটা ন মিনিটে চলবে ভোর রাত চারটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত চারটা তিপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের